আজকে আমরা শিখবো হচ্ছে lead generation ad campaign lead generation ad campaign বলতে আমরা কি বুঝি বা আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন কেন করব। আমরা এর আগে যতগুলো অ্যাড ক্যাম্পেইন শিখছি সেগুলো হচ্ছে স্মল বিজনেসের জন্য বড় কোনো বিজনেসের জন্য না যেমন আপ বড় বিজনেস আর ছোট বিজনেস মধ্যে পার্থক্য যেমন আমরা শপিং রিলেটেড বিজনেস হতে পারে যেমন আপনার শার্ট প্যান্ট তারপরে ফার্নিচার এই ছোটোখাটো বিজনেসগুলো যেগুলো অনলাইন থেকে কেনা যায় ঠিক আছে ওইগুলো বিজনেসের জন্য আমরা অ্যাড ক্যাম্পিং শিখছি এবার আসবো হচ্ছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পিং এটা মূলত বড় বিজনেস যারা করবে তাদের জন্য মূলত এই অ্যাড ক্যাম্পিংটা দেওয়া হয় যেমন একটা বাড়ি বিক্রি হবে আমেরিকান শহর বা কানাডাতে অথবা বাংলাদেশের একটা জায়গায় বাড়ি বিক্রি হবে এখন যারা বাড়ি কিনবে তাদের তো তারা তো আর সহজেই অনলাইন থেকে বাড়ি কিনবে না তাই না তারা কিন্তু অবশ্যই বাড়িতে যাবে যা দেখা করবে বাড়ি পছন্দ হইলে তারপরে কিন্তু কিনবে এই যে কেনার জন্য যে তাদের সাথে যোগাযোগ করবে কিভাবে তো এই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে আমরা যারা বাড়ি কেনার আগ্রহ তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলা কি কালেক্ট করতে পারবো যার মাধ্যমে আমরা এই লিডগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফোন দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আপনি আসেন আমরা আপনাকে বাড়িটা দেখাই যদি ভালো লাগে নেবেন না লাগলে লিখবেন নেবেন না এটা হচ্ছে বড় বড় বিজনেসের ক্ষেত্রে বাড়ি বাড়ি বা প্লট এগুলো যে বিক্রি করার জন্য এই lead generation ad campaign run করা হয় এটা মূলত বলা হয় real estate ad campaign real estate lead generation ad campaign তো আমি যদি এই সার্ভিসটা ফাইবারে দেখাই এটার জন্য স্পেশালভাবে মনে করেন আলাদাভাবেই অ্যাড অ্যাড রান হয় এই সার্ভিসটা lead generation generation generation ad campaign ad okay lead generation ad এটা থেকে ভালোভাবে ফেসবুক লিড জেনারেশন অ্যাড লিখে দিই একটু আর একটু তাড়াতাড়ি মানে ভালো কিওয়ার্ড পাবো ফেসবুক লিড জেনারেশন কই গেল দেখেন Facebook lead generation ad campaign লেগে যদি আমি সার্চ করি এবার আমরা এখানে দেখি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পিন যারা কাজ করতেছে তাদের গিকগুলো আমরা দেখতে পারবো এখানে দেখেন টোটাল সার্ভিস অ্যাভেলেবল আছে বারো হাজার তিনশো চুয়াল্লিশটা এবার যদি আমি অনলাইনে দেখি তাহলে আরও কমে হয়ে যাবে এক হাজার সার্ভিস এখানে কিন্তু আপনি খুব সহজে ফার্স্ট পেজটা চলে আসতে পারবেন আর এই কাজটা সারা জীবন আপনি মানে করতে পারবেন একদম হাই কোয়ালিটি কাজ দেন এই কাজের ডিমান্ডও খুবই বেশি আছে তো এত বড় টাইটেল না লেগে আমি ছোটো লিখি দেখি আরও কোনো কিওয়ার্ড আছে কিনা ভালো lead generation ad campaign lead generation শুধু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন লিখি lead generation at at campaign okay lead generation at এখন একটু বেশি আছে ওকে এগুলো দেখেন প্রো সেলার এখানে দেখেন সবগুলো প্রো সেলার মোটামুটি প্রো ফাইবার চুজ একশো ডলার করে নিতেছে মানে একটা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করে দিবে একশো ডলার নেবে এখানে Facebook Instagram lead generation ad campaign পঁচানব্বই ডলার যদি আমরা এই গিকটা দেখি এটা কোন দেশি ওরে বাপরে মানে চুয়ান্নটা অর্ডার কিন্তু বর্তমানে রানিং আছে ব্যাকে বেসিক প্যাকেজই পঁচানব্বই ডলার এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে একশো পঁচানব্বই ডলার এবং প্রিমিয়াম আছে হচ্ছে দুইশো পঁচানব্বই এবার যদি আমরা অ্যাভারেজ একটা হিসাব করি ক্যালকুলেটর যদি আমরা বেসিকটিও ধরি তারপরে হিউজ টাকা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড একশো পঁচানব্বই একশো এক সেকেন্ড একটু নেট স্লো তো একশো পঁচানব্বই গুণন হচ্ছে চুয়ান্নটা অর্ডার বর্তমানে রানিং আছে এখানে তার দশ হাজার ডলারের কাজ এখন বর্তমানে প্রায় দশ হাজারের বেশি হতে পারে কিছু কম হতে পারে অর্ডার কিন্তু এখন রানিং আছে দেখেন তিনি কি করতেছে তিনি I'll set up Facebook and Instagram ads for lead lead and sales তিনি ইনস্টাগ্রামের জন্য লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করবে এবং সেল এই দুইটাই বলে দিছে কিওয়ার্ড কিন্তু তিনি কাজ করতেছে মূলত লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন তিনি আসছে কত সালে আমরা যদি দেখি তিনি আসছে দুই সালে টোটাল রিভিউ আছে তার চোদ্দ মানে চব্বিশশো উনব্বইটা তার মানে শুধু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করেই কিন্তু তিনি এখানে হিউজ কাজ পাচ্ছে ঠিক আছে চুয়ান্নটা অর্ডার পড়া মানে কিন্তু চারটাখানি কথা না এখানে দেখেন তিনি কাজই করতেছে অনলি ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে আর কোনো সার্ভিস নাই আমরা তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে মোটামুটি যত কিছু আছে আমরা কিন্তু সবগুলোই শিখে ফেলছি এখন যে কয়টা আছে সে কটাও আমরা শিখতেছি তো আজকে এই একটা দেখেন সার্ভিসগুলো এখানে যতগুলো লিড জেনারেশন মানে অ্যাড ক্যাম্পেনের ক্লাস আছে সবগুলোই আমরা এখানে শিখাবো এখানে দেখেন এখানে তারা শুধু এই ধরনের মানে অ্যাড ক্যাম্পেইনগুলোই দিতেছে এই একটা দেখলাম এই সার্ভিসটার খুবই ডিমান্ড এখানে আরও দেখতে পারবেন অনেক গিক এটা মনে হয় বাংলাদেশি মেবি নাকি ওকে এটা তো অর্ডার নাই ওকে এটা না এটা হচ্ছে ইমেল মার্কেটিং কিলার ওকে পাঁচচল্লিশে ভালো হবে কি আপনি যদি একটা ভিডিও দিতে পারেন সুন্দর একটা ভিডিও দিতে পারেন তাহলে ভালো ভালো হয় আর কি ভিডিও তৈরি করে আমরা নেক্সট ক্লাসে দেখাবো সমস্যা নাই এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স লিজার একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতেছে ব্যাংকিং সেবা ব্যাংকিং বা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছে তো সেই জন্য দুইটা অর্ডার রানিং আছে তারপরেও ষাট ডলার করে অর্ডার প্রতিটা এই একজন যদি আমরা দেখি তিনটা অর্ডার আছে ষাট ডলার করে একশো দুশো ডলার করে যদি একটা ধরি আর একটা যদি তা মনে করেন অ্যাভারেজ পাঁচশো ডলারের মতো কাজ চলতেছে পাঁচ ছয়শো ডলার পঞ্চাশ ষাট হাজার টাকার কাজ চলতেছে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কিন্তু ভালো পরিমাণের সাকসেস পাওয়া সম্ভব যদি আপনি ফুললিভাবে অ্যাড ক্যাম্পেইনটা শিখতে পারেন যদি না শিখতে পারেন তাহলে অ্যাড ক্যাম্পেইনে গিগ বানায় রেখে লাভ নাই আপনি যখন গিগ বানাবেন তখন গিগ দেখেই বুঝতে পারবে যে আপনি কাজ কতটুকু পারেন তো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন দেন চাহিদার বিষয়টা আপনাদের মাথায় অবশ্যই এসে গেছে যে এখানে কাজ পাওয়া সম্ভব কিনা কারণ লিড জেনারেশনে অ্যাড ক্যাম্পেইন খুবই ডিমান্ডেবল এবং লিড জেনারেশন না শুধু আমি যদি বলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যতগুলো সার্ভিস আছে সবগুলোরই ডিমান্ড খুবই ডিমান্ড আছে একদম হাই ডিমান্ড তো কথা না বাড়াইয়া আমরা চলে যাব এখন কিভাবে কাজটা করা যায় লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন সেটাই আমরা দেখি তো আমি আমার আমার একটা ক্রম ক্রমত একটা ট্যাবে চলে গেলাম এখানে লেখবো হচ্ছে Facebook com ad manager ad manager তো আপনাকে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন হবে এটা মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে হয় অ্যাড রান করার জন্য তো আমরা চলে আসছি আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে তো আমাদের আর কিছুটা সময় লাগবে এখানে লোড নিতে একটু সমস্যা তো মানে নেট একটু প্রবলেম করতেছি ইদানিং ওকে পেমেন্ট করি না এখনো করবো না তো আমি প্রথমে চলে যাবো হচ্ছে ক্রিয়েট এখানে আমি ক্লিক করব এখানে আমরা এগুলো সবগুলোই শিখে ফেলছি ঠিক আছে এখন আমরা লিড জেনারেশন এই অ্যাড ক্যাম্পেইনটা শিখবো আমি এখানে ক্লিক করব ক্লিক করে এবার কন্টিনিউতে ক্লিক করব তো বলতেছে লিড জেনারেশনের ক্যাম্পেইনের একটা নাম দিতে এটা আপনার মনে যা আসে সেটা দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রিলান্সার ওকে আমার নামটাই দিয়ে দেই ফ্রিলান বুঝেন freelancer Raju lead generation ad campaign okay আপনার মনে যেটা আসে ওই কোম্পানির নাম দিয়ে আপনি একটা নাম সিলেক্ট করে দিতে পারেন যার মাধ্যমে আপনি সহজে যেন বুঝতে পারেন এই বিষয়গুলো যে আপনি কার জন্য বা কোন কোম্পানির জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন তো এটা দেওয়ার পর আমরা চলে আসবো নিচের দিকে একটু দেখবেন এটা ক্যাম্পেইন অবজেক্টিভ ঠিক আছে কিনা এটা লিড জেনারেশনই দেখাচ্ছে ওকে আমাদের এটাই আর এখানে কোনো কাজ নাই ঠিক আছে আমরা চলে যাব নেক্সটে এটাতে একটু ডিফারেন্ট একটু কাজ আছে সেটা আমি দেখাবো সমস্যা নাই এখানে রাজু অ্যাডসেট দিলাম রাজু লিড জেনারেশন অ্যাডসেট এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কোনো কিছু যায় আসে না এখানে লিড মেথড আপনি কি ধরনের লিড নিতে চাচ্ছেন বা আপনার মেথডটা কি হতে পারে আপনি কি যদি মনে করেন কল এটা কল আপনাকে যদি কেউ কল করতে বলে যে আপনার বায়ের বললো যে আমাকে শুধু কল করবে এরকম লিড আমার দরকার তাহলে কি এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিলে আপনাকে সবাই কল করবে তাহলে শুধু কল যাবে ঠিক আছে এটা আমরা দেখাইছি কলের অ্যাকশন না কোনো কলের অটোমেটিকলি কল দেওয়ার কোনো অপশন রাখবো না আমরা অটোমেটিকলি চ্যাট ওই যে আমাদের মেসেজে যেভাবে চ্যাট করা যায় ওই রকম সেট করতে বলতেছে আমরা এই দুইটার কোনোটাই করবো না এই দুইটার কোনো কাজ নাই ঠিক আছে এই দুইটা কাজও করতে হয় না কোনো সময় আপনার যেটা লিড জেনারেশন কালেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আপনার বায়ারের পার্সোনাল যেমন ফোন নাম্বার হতে পারে ইমেল অ্যাড্রেস হতে পারে তারপরে হতে পারে জিপ কোড হতে পারে নাম হতে পারে এগুলা ক্রেডিট কার্ডের ইনফরমেশন হতে পারে যদি এইগুলোর দরকার পড়ে তাহলে আপনাকে উপরেটায় ইনস্ট্যান্ট ফর্মস এখানে এটা সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করার পরে আপনি কোন অ্যাডের ভিতরে এটা দিয়ে দিবেন টিক দিয়ে এটা যদি অন্যটা টিকতে থাকে আপনি উপরে এটা টিক দিয়ে নেবেন ওকে দিয়ে দেওয়ার পর এবার ধরেন আপনার পেজটা কোন অ্যাডের মানে এই অ্যাডটা যে রান করতেছেন এটা কোন পেজের আন্ডারে যাবে বা কোন পেজের জন্য লিড জেনারেশন করতেছেন সেই পেজটা আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো এখানে আসলাম এখানে এসে আমি এই পেজটাই দিয়ে দিলাম এখানে যদি আপনার প্রবলেম দেখায় ঠিক আছে আপনি এখানে ভিউ টার্মসে ক্লিক করবেন ভিউ টার্মস ভিউ করুন করে ট্রান্সটা পরে নেবেন ঠিক আছে এটা এত কিছু লাগে না এখানেই অটোমেটিকলি বলে থাকে এখানে আপনি ওপেন থাকা থাকবে এখানে সাবমিট করে দিলেই এটা ভিউ টার্মস হয়ে যাবে তো আমি দেখি আবার করা যায় কিনা ওকে না হচ্ছে না এটা এরকমই থাক এটা এটা আপনি পরে নেবেন টার্মস কন্ডিশন কিসের জন্য আপনার অ্যাডটা ডিজেবল মানে করে দিতে পারে বা অ্যাডটা রান করতে দিবে না এটা সমস্ত ইনফরমেশন আপনি ওইখানে পাবেন আর এখানে এটা আমারটা একবার টার্মস অ্যান্ড কন্ডিশন ই করে রাখছি তো এখন আর আমার এটা দরকার নাই থাক ওটা তো এবার আমি নিচের দিকে আসবো সিলেক্ট দেখি ক্যাটাগরি ওকে লাগবে না এটাও ক্যাটালগ লাগবে না আমার আমি এবার চলে যাব lead okay lead conversation lead okay আমাদের শুধু লিড লাগবে ওকে লিড জেনারেশন এটা করে আমি নিচের দিকে স্কল করব ওকে ইমপ্রেশন এরকম থাক আমরা বাজেটে চলে আসবো বাজেট এখান থেকে আপনি একটা বাজেট দিয়ে দেবেন বাজেট সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নাই কারণ আমরা ইতিমধ্যে আট দশটা বাজেট সম্পর্কে আলোচনা করছি এই বাজেটের উপরে তো আপনি এখানে ডেলি বাজেট দিতে পারেন চাইলে লাইফ টাইম বাজেট দিতে পারেন আপনার অ্যাডের তো আমি ডেলি বাজেট দিলাম হচ্ছে দুই হাজার টাকা এই অ্যাডটা মূলত মানে টাকা অনেকটাই বেশি লাগে অন্য অন্য অ্যাডের থেকে তো আমি ধরেন ডেলি বাজেট ধরলাম আমি দুই হাজার থেকে দুই হাজার টাকা দিয়ে দিই ডেলি বাজেট দুই হাজার টাকা ওকে দুই হাজার টাকা আমি কতগুলো মানুষ দেখাতে পারতেছি একটু যদি আমি এখানে যাই দুই হাজার টাকা আমি মানুষ দেখাতে পারছি নয় হাজার থেকে সাতাশ হাজার মানুষ রিচ করবে আর লিড আসবে হচ্ছে একত্রিশ থেকে নব্বইটা এটা আবার এস হিসাব নাকি এটা কোনো ই নাই তো ধরেন আমি চাচ্ছি যে এবার লোকেশনটা আমি দিয়ে দিব এটা ইন টাইম এটা হলে কবে অ্যাডটা শেষ হয়ে যাবে সেই অ্যাডের টাইমটা আপনি সেট করে দিতে পারবেন এটা দরকার নাই start time and end time start time মনে করেন আজকে থেকে শুরু হবে এটা আজকে চব্বিশ তারিখ তো কালকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হতে যাচ্ছে ইয়ারটা ওকে সকাল দশটা থেকে একটা শুরু হবে ডাকার টাইমে আর এটা ইন টাইম আমি দিলাম না ইন টাইম হচ্ছে শেষ হওয়ার দিন এটা আমি অটোমেটিকলি ম্যানুয়ালাইসার বন্ধ করে দিব একটা তো এখানে দিয়ে দেওয়ার পর এবার আমি লোকেশনে ক্লিক করব লোকেশনটা আমি চাচ্ছি যে আমি এই অ্যাড ক্যাম্পিটা আমি বাংলাদেশে করতে চাচ্ছি তো বাংলাদেশের চাইলে আপনি লোকেশন দিতে পারেন যেমন ঢাকা দিতে পারেন আপনি এই লোকেশনগুলো কীভাবে বের করতে হয় এগুলো আমি দেখাইছি ঢাকা ডিভিশন চাইলে সমস্ত বাংলাদেশ দিতে পারেন ঢাকাতে কত কিলোমিটার দেখাইতে চান সেটাও এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া সম্ভব তো আমি ধরেন ঢাকাতে চাচ্ছি যে এটা আশি কিলোমিটার পর্যন্ত দেখবে ঢাকার মানুষ তো আবার চাইলে আমি এখান থেকে পিন করে দিতে পারি পিন পিনে মধ্যে ক্লিক করে আমি নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারি এটা কোন দেশে কোন জায়গায় গেল ধরেন নাটোরে গেছে নাটোরে আশি কিলোমিটার দিয়ে দিলাম ঠিক আছে এরকম করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন বা পিন করে নিতে পারেন অথবা অল বাংলাদেশও করে নিতে পারেন আমি চাচ্ছি যে আমার লিডটা আমি যে লিডটা কালেক্ট করতে চাচ্ছি এটা অল বাংলাদেশের জন্য তো আমি বাংলাদেশ দিয়ে দিব Bangladesh okay Bangladesh all country Bangladesh okay আমি আমি চাচ্ছি সমস্ত বাংলাদেশে এই অ্যাডটা চলবে এটা দেওয়ার পর বয়সটা হচ্ছে মেনটেন করতে হবে বয়সটা আমি চাচ্ছি যেহেতু আমার এই বিল মানে বাড়ি এবং জমি কেনার জন্য মূলত কী বলবো আঠারো বছরে মানুষ ইউজ এটা কখনোই রিস্ক নেবে না ঠিক আছে এটা সর্বোচ্চ আমরা পঞ্চাশ বছর পর্যন্ত দিব মানে রিটার্ন যারা করছে তাদেরকে আমরা পঞ্চাশ বছর দিব আর এখানে আমরা দিব হচ্ছে বিশ থেকে বা পঁচিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ বছর দিয়ে দিলাম এবার এসে একটা হিসাব দিয়ে দিলাম জেন্ডারটা দিয়ে দিলাম হচ্ছে উভয় থাক নো প্রবলেম আঠারো থেকেই থাকে এটাই হবে অথবা বিশ থেকে হোক ওকে বিশ থেকে পঞ্চাশ এর মধ্যে মানুষগুলো দেখবে এবার হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে আসি এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে না আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্যই করি ঠিক আছে একই কাজ তো আমি তাহলে এটা চল্লিশ পাঁচচল্লিশ করে দিই ওকে আমি ডিজিটাল মার্কেটিং করে দিই আঠারো থেকে ওকে এখানে আমি দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে যারা আগ্রহ digital marketing marketing okay digital মার্কেটিংয়ে যারা আগ্রহ তাদেরকে আমি দেখাবো একটা আপনি যদি বাড়ির হয় তাহলে এখানে লিখবেন হোম হোমে যারা আগ্রহে হোম যারা কিনতে আগ্রহী যারা অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী আরও অনেক কিছু আছে ঠিক আছে ডিপোজিট করতে আগ্রহী হোম মেকিংয়ে যারা আগ্রহী এখানে অনেকগুলো পেয়ে যাবেন তো ওইগুলো তো আমার চাচ্ছি না আপনি যে ক্যাটাগরিতে আপনি আপনারা তো ক্যাটাগরি বের করতে পারবেন না এই ডিটেল টার্গেটিংটা করতে পারবেন না ওই একটা সফটওয়্যার দিয়ে দিয়েছিলাম আমি ওকে তাহলে আমি এখানে সময় স্পেন্ড করতেছি না তো আমি ডিজিটাল মার্কেটিং দিলাম ফেসবুক মার্কেটিং দিয়ে দিই ফেসবুক ফেসবুক মার্কেটিং মার্কেটিং দেখি ফেসবুক মার্কেটিংয়ে কোনো কিছু আসে কিনা মার্কেটিং ওকে নাই তার মানে ওইটা থাক আমার লাগবে না ওয়েব ডেভেলপমেন্টের দেখি ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটে যারা ইন্টারেস্টেড তাদেরকে দেখাবো এমনি একটা দিয়ে দিলাম এসিও সোশ্যাল মিডিয়া দেখি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাবো মোটামুটি আমি তিনটা দিয়ে দিলাম অ্যাভারেজ এটা দেওয়া দরকার আমি দিয়ে দিলাম এবার এটা অটোমেটিকলি প্লেসমেন্টই থাকবে ঠিক আছে এখানে আমরা আগের অ্যাড ক্যাম্পেনি যেরকম ছিল এরকমই দিয়ে দেবো আর ল্যাঙ্গুয়েজটা ওয়াল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন দেখি ওকে তো ল্যাঙ্গুয়েজ ওকে পিপল এখান থেকে ওকে লাগবে না এটা ল্যাঙ্গুয়েজটাকে জানো বাংলা বেঙ্গলি বেঙ্গলি ওকে বেঙ্গলিটা আমি সিলেক্ট করে দিলাম ওকে এখানে আর কোনো কাজ নাই এখানে আমরা চলে যাব নেক্সট করে নেক্সট এবার আসি হচ্ছে এখানে একটা নাম দিতে হবে এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রিলান্সিং ফ্রিলান্সার ওকে ফ্রিলান্সার দিয়ে দিলাম ফ্রিলান্সার জেনারেশন অ্যাট তো এখানে আপনার পেজটা সিলেক্ট করে দিতে হবে পেজটা আমাদের সিলেক্ট করাই আছে আর বারে সিলেক্ট করতে হবে না এখানে বলতেছে আপনি কি ওই আগেরগুলোর মতো আপনি কি নতুন অ্যাড তৈরি করবেন না যে কোনো একটা পোস্ট ইউজ করবেন বা ক্লোজাল অ্যাড ইউজ করবেন ওতে আমরা সিঙ্গেল অ্যাডই ইউজ করব সিঙ্গেলই থাকবে আমরা ক্লোজাল অ্যাডের দরকার নাই এখানে আমরা নিচের দিকে আসবো মিডিয়া আমরা নতুনে কি অ্যাড রান করব okay lead generation ad campaign run করবো আমরা এখান থেকে একটা মানে একটা ইমেজ নিয়ে আসি দেখি ভালো কোনো ইমেজ পাই কিনা কারণ আমার সিমিনার আমি চাচ্ছি যে আমি দেখি ভালো কোনো ডিজাইন পাই কিনা ওকে আমার এই পেস মানে একটা হলে আনাফ এই ব্যানারটা আমার জন্য পারফেক্ট হবে ওকে এটা দিয়ে দিলাম ওকে এটাই থাকবে দেখেন নিচের লেখা আছে কিন্তু সুন্দর করে সাইন আপের একটা অপশন আছে ওকে কনভারসেশন ফিউ লো ওকে এটা থাক আপাতত হেডলাইন দিয়ে দেবো একটা ধরেন আমি চাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী একটা ডেসক্রিপশন লিখে মানে টাইটেল লিখে দিই আর হেডলাইন লিখে দিই তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী দয়া করে সাইন আপ করুন এমনি একটা দিয়ে দিলাম উপরে একটা টাইটেল দিয়ে দিলাম primary text okay sign up করুন আর নিচে লেখা দিয়ে দিলাম হচ্ছে সাইন ইনের একটা বাটন হয়ে গেছে অটোমেটিকলি লিড জেনারেশনের মধ্যে তো এটা হয়ে গেছে আপনি চাইলে নিচে আরেকটা দিতে পারেন সাইন আপ সাইন আপ করো অথবা ডেসক্রিপশন দিতে পারেন আরও যদি এটা বড় করতে চান আপনার যদি টেক্স থাকে তো ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন উপরে উপরে আরও বলবে আমি এইটুকুই দিলাম আপাতত এখানে সাইন ইন আছে ঠিক আছে আপনি অনেক কিছু আছে দেখেন ডাউনলোড আছে সাবস্ক্রাইব আছে অ্যাপ্লাই নাও আছে আপনি যে কোনো একটা বাটন বুক নাও আছে আপনি যে কোনো একটা অফার রাখতে পারেন কোনো সমস্যা নাই যদি মানে ধরেন আপনার ইনস্টিটিউট হয় তাহলে আপনি সাইন আপও দিতে পারেন আবার চাইলে বুক নাও দিতে পারেন অথবা অ্যাপ্লাই নাও দিতে পারেন যদি অন্য বিষয় হয় ধরেন আপনি কোনো প্রোডাক্ট নিতেছেন গিফটের প্রোডাক্ট গেট অফার বা অফার দিতে চাইতেন যদি অফার নিতে চাই তাহলে অফার বাটন দিতে চান আমি অন্তত সাইন আপ বাটনটাই আমার জন্য যায় আমি মনে করি এটা কমপ্লিটলি হয়ে গেছে এখানে আর কোনো কিছু দেখবেন না অবশ্যই একটা জিনিস আমি মিসিং রাখছি সেটা হচ্ছে এই একটা রান করতে গেলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে বাইরের ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দেবে সমস্যা নাই আমাদের ওয়েবসাইটটা দেখি পাই কিনা নিউ লাইফ দিয়ে দেখি নিউ লাইফ ওকে এটা আমি আপাতত ওপেন করে ফেলি তো এবার দেখেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ এবার আসি মেন কাজে তো এই যে এখানে দেখেন আমরা সাইন আপের নিচে পাবেন লেখা আছে ক্রিয়েট ফ্রম একটা ফর্ম তৈরি করতে হবে ওই যে লিডগুলো যে আমরা নিব বা আমাদের দরকার পড়বে কি কি বাইরের লিড দরকার পড়তে পারে বাইরে যদি বলে যে আমার এই অ্যাডের জন্য আমার ফোন নাম্বার দরকার অথবা আমার জিমেল অ্যাড্রেস দরকার অথবা ক্রেডিট কার্ডের ইনফরমেশান দরকার বা কন্ট্যাক্ট আদার্স কন্ট্যাক্টের কোনো কিছু দরকার তাহলে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম থেকে এখানে ক্লিক করে করে নিতে পারেন অথবা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলেও হবে যদি আপনার লিঙ্ক থাকে তো আমরা যেটা করব ক্রিয়েটিভ ফর্মে ক্লিক করব এখানে ক্রিয়েটে ফর্মকে ক্লিক করবে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন কোনো কিছু যায় আসে না এটার মানে হচ্ছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম রাজু দিয়ে দিই ওকে বোঝার জন্য আপনার ফর্মটা okay form Raju admission admission form okay admission form okay এটা একটা দিয়ে দিলাম এমনি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম এখানে হাই থাকবে ওকে যেরকম আছে মোরে থাকবে আমরা চলে যাব ইন্ট্রো ইন্ট্রোটা কি ইন্ট্রো তো আমরা সবাই জানি ভিডিওর আগে বসে এই যে দেখেন প্রথমে যেটা বসবে সেটাই হলো ইন্ট্রো সহজ কথা এটা যদি ভিডিওর ক্ষেত্রে ধরি ইউটিউবের ক্ষেত্রে ধরি ধরেন প্রথমে একটা ভিডিও চালানোর প্রথমে একটা ইন্ট্রো আসে যেমন ফেসবুকের এখানে যখন আমাদের সাথে লিডের জায়গায় আসবে তখন একটা ইন্ট্রো আসবে তো ইন্ট্রোটা আমরা কিভাবে দিব সেটা আমরা এখানে এখানে চাইলে আপনি অ্যাডের জন্য কি এক্সট্রা কোনো ইমেজ ইউজ করবেন কিনা সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন যদি যেটা আমরা ইউজ করছি অ্যাডের ভিতরে এখন এটা বোঝাবো কিভাবে ধরেন আমরা যে একটা ব্যানার ওইখানে সেট করলাম না অ্যাডের জন্য অ্যাড যেখানে শো করবে হ্যালো হ্যালো সবাই ধরো আমি একটা অ্যাড রান করছি না এই ব্যানারটা দিয়া এই যে পিছনে একটা ব্যানার ঘরে বসে ইউটিউব মনিটাইজেশন করুন এটা যদি আমি যদি চাই এটার মানে হচ্ছে use the image from your ad তোমার অ্যাডের ভিতরে যে ইমেজটা ইউজ করতেছো ওইটা যদি ইউজ করতে চাও তাহলে এটা ইউজ করতে পারবা ঠিক আছে আমি চাচ্ছি যে এইরকম না আমি চাচ্ছি যে আলাদা একটা হবে তো এটার জন্য এটা করে দিতে পারো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করো ধরো আমি নিচের দিকে চলে যাই আমাদের নিচের দিকে ইমেজ আছে দেখি দেখি দেখি ওকে এটার এটা সেম ইউটিউব আরও আছে নো প্রবলেম দেখি ভালো কোনো ইমেজ পাই কিনা এটাও স্যাম মানে একটা ট্যাম্পলেট নেওয়া ধরো আমি এই ট্যাম্পলেটটা নিলাম এই পিছনে দেখবা চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হয়ে যাবে দেখছো পিছনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইমেজটা এটার হলো ব্যাকগ্রাউন্ড মানে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে পিছনে থাকে এবার আসি আমাদের ইন্টো কমপ্লিট চাইলে আমরা এটা দিতে পারি ফ্রম ওকে এটাই থাকবে ইন্ট্রো দিয়ে দিই ইন্ট্রো ইন্ট্রো দিয়ে দিছি এবার আসি হচ্ছে হেডলাইন হেডলাইনটা এই যে হেডিং টেক্স এটার বলা হেডলাইন ওকে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ঘরে বসে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী সাইন আপ করুন ওকে এখানে একটা দিয়ে দিলাম ওকে লিখি এখানে লিখে দিই যে যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন আপ করুন একটা অফার দিয়ে দিলাম আর কি ওকে এখানে এটা দিয়ে দিই এখানে দেখো শো করতে যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন ইন অথবা সাইন আপ করুন সাইন আপ করুন এখানে দিয়ে দিছি একটা সুন্দর করে তার মানে এখন মানুষ কিন্তু একটা আকৃষ্ট হয়েছে তো এরকম লিড যদি এটা হোমের জন্য হয় বাড়ির জন্য হয় তাহলে যারা বাড়িটি কিনতে চান দয়া করে আপনার ডিটেলস দিন অথবা এই ফর্মটা সাইন আপ করুন এরকম কিছু একটা লিখতে পারেন আপনার মনে হচ্ছে এটা বায়ার দিয়ে দেওয়ার কথা তো আপনি বুঝতে পারবেন বিষয়গুলো তো এখানে দিয়ে দিই হচ্ছে ধরুন ওয়েবসাইট থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি একটা ডিসক্রিপশন নিয়ে আসি ডিজিটাল মার্কেটিং থেকে একটা ডিসক্রিপশন নিয়ে আসি ওকে এটা দিয়ে দিই দেখি এটা কোথায় বসা যায় এখানে দিয়ে দিলাম দেখেন নিচে বসলো দেখছেন সুন্দর করে বসা হলো না এটার একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ হ্যান ত্যান এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার আসি হচ্ছে এবার যখন কেউ নেক্সট করবে নেক্সটে ক্লিক করবে তখন আমাদের আরেকটা পেজ শো করবে যেখানে মূলত আমাদের কি হবে আমরা যে কোশ্চেনগুলো দিয়ে দিব সেই কোশ্চেনগুলো এখানে শো করবে তো আমি কোশ্চেনে চলে গেলাম কোশ্চেনে এখানে এটা কেটে দিই okay add a question multiple যেটা আছে দেখি ওকে এখানে দেখেন কোশ্চেন কিছু দেওয়া আছে যে আমার কি কি দরকার পড়তে পারে এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো ওকে এখানে একটা জিনিস লিখে দিই সঠিক ইনফরমেশন দিয়ে সাইন ইপ সাইন ইন করুন ওকে সঠিক ইনফরমেশনটি দিয়ে ফর্মটি পূরণ করুন আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে না বুলমুল যাই হোক ব্যাপার না এটা দিয়ে দিলাম এখানে উপরে এটা থাকবে ঠিক আছে উপরে একটা দেওয়া আছে সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করুন এবার ধরেন আমার কি দরকার আমার কি কি দরকার আমার দরকার হচ্ছে ইমেল অ্যান্ড এখানে দেখাতেছে নাম আমি চাচ্ছি যে নামটা আগে থাকবে তারপর ইমেল আসুক ওকে এবার ধরেন এই দুইটা আমার জন্য যথেষ্ট আমার বাইরে চাচ্ছে কি ফোন নাম্বার চাচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে তো এখান থেকে দেখেন আরও কিছু সিস্টেম আছে যে দেখেন অ্যাড এ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন কি লাগবে এবার এখানে একটার ভিতরে অনেক কিছু আছে যেমন contact phone number okay phone number দিয়ে দিলাম ফোন নাম্বার অ্যাড হয়ে গেলো এখানে আমি চাচ্ছি যে এখানে এই ক্যাটাগরিতে যে আবার ধরলাম আমি চাচ্ছি যে ফোন নাম্বার নিছি এবার চাচ্ছি যে আমি অ্যাড সিটি নিতে পারি ওকে আমি এখান থেকে সিটি নেই ওকে সিটি তার অ্যাড্রেস নেই ওকে হয়ে গেল এবার ধরো এই একটা ক্যাটাগরি দেখলাম তারপরে আবার ক্লিক করি এখানে দেখো use the information full name এগুলো তো দিছি লাস্ট নেম যদি চাও এগুলো নিতে পারো মানে এটা হচ্ছে ডেমোগ্রাফি কোশ্চেন যেমন তার জন্ম তারিখ কত জেন্ডার কত মানে জেন্ডার কি তারপরে স্ট্যাটাস রিলেশনশিপ এগুলো আছে কিনা সেটা অথবা job title work phone number company name national ID কার্ডে যদি কোনো কিছু চাও এগুলো কিন্তু এখান থেকে নিতে পারো আমাদের এই কয়টাই এনাফ আমাদের চাচ্ছি না যে আরও অনেক কিছু নিতে তো আমরা যেটা করব এখান থেকে আমরা এটি থাক আপনি চাইলে এগুলো কিন্তু আবার ডিলেটও করে দিতে পারেন যদি বলেন যে আমি সিটি চাই না তাহলে আপনি কিন্তু এখান থেকে ডিলেট করে দিতে পারেন যদি বলো যে না আমি চাচ্ছি যে আরেকটা জিনিস অ্যাড করি যেমন বার্থডেটা অ্যাড করে দিই বার্থডেটা জরুরি ওকে ডেট অফ বার্থডেটা আপনি দিতে পারেন এটা চাইলে আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি চাচ্ছি যে না আমার দরকার হচ্ছে ফুল নেম নাম ফোন নাম্বার অথবা অ্যাড্রেস তো আমি দেখি অ্যাড্রেস কোনটাতে আছে address address states address okay okay এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম দেখেন ফর্মটা হয়ে গেছে তো এবার আমি চাচ্ছি না আর কোনো কিছু প্রাইভেসি পলিসি এবার আসি নিচের দিকে প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করতে হবে প্রাইভেসি পলিসি যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার অ্যাডটা কখনোই কি পাবলিশ হবে না ঠিক আছে পাবলিশ হলেও সেটা বেশিক্ষণ থাকবে না অবশ্য প্রতিটা ওয়েবসাইটে বাইরের ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি বলতে একটা পেজ থাকবে অটোমেটিকলি ঠিক আছে যদি না থাকে তাহলে যেটা করবেন কিভাবে করতে হয় সেটাও আমি দেখে দিতেছি এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন ওকে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন আর দেখি এখানে প্রাইভেসি পলিসি টেক্সটটা দিয়ে দিই হচ্ছে ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে তারপরে কি দেওয়া যায় ওকে এখানে লিখতে পারেন ধরেন এটা লিখছি আমি এবার পেজ লিখে দিই পেজ এমনি এই সংখ্যাটা লিখে দেবেন পেজ স্লাশ প্রাইভেসি এটা দেখতে যাইব না ওকে দেখতে যাইব না নো প্রবলেম দেখতে যাইব না এটা থাকলেও যদি বাইরের ওয়েবসাইটে থাকে তাহলে তো থাকবেই সব ওয়েবসাইটেই থাকে কিন্তু আমারটা মধ্যে নাই কি আমি রাখি নাই আমার দরকার নাই সবার প্রয়োজন পড়তে পারে নাও পড়তে পারে কোনো সমস্যা নাই এই ইউআরএলটা লিখে দিবেন যে কোনো ওয়েবসাইটে লাস্টে প্রাইভেসি পলিসিটা লিখে দিবেন পলিসি ওকে আমার হয়ে গেছে এবার আমি নিচের দিকে আসবো টার্ম অ্যান্ডস কন্ডিশন যেরকম আছে এখানে দিয়ে দিয়ে ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিই ওয়েবসাইট লিঙ্ক এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিলাম এটা কোথায় শো হবে এটা শো হবে যখন সাইন আপ করাটা শেষ হয়ে যাবে বা তার ইনফরমেশন দেওয়া শেষ হয়ে যাবে তার তারপরে লেখা আসবে কি thank you for you're all set okay এখানে আপনি চাইলে এটা মধ্যে আরও কিছু লিখে দিতে পারেন এখানে যে থ্যাংক ইউ বাংলায় লিখে দিই আমি ঠিক আছে ধন্যবাদ ফর্মটি পুরা পূরণ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম ছোটোখাটো ধন্যবাদ ফর্মটি পূরণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ ফর্মটি পূরণ করার জন্য ওকে আরও ডিটেলস জানতে নিচে ক্লিক করুন অথবা ওয়েবসাইটে ঘুরে আসুন আরও ইনফরমেশন জানতে ওয়েবসাইটে ঘুরে আসুন ওকে এটা দিয়ে দিলাম এমনি এখানে নিচে আসবে ওয়েবসাইটটা দিয়ে দিছি লিঙ্কটা ওয়েবসাইট ওকে এটা চাইলে ডাউনলোড করতে পারে ভিউ ওয়েবসাইট ওকে ভিউ ওয়েবসাইটই হবে তো ভিউ ওয়েবসাইটই থাক ওয়েবসাইট ভিউ ওকে থাক এটা হয়ে গেছে আমাদের কাজ এবার আমরা যদি এটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমরা যেটা করব এখান থেকে আমরা পাবলিশ করে দেব এই ফর্মটা তো ফর্মটা হয়ে গেছে ফর্মটা যদি আমরা দেখতে চাই নিচের দিকে এবার দেখুন লাইভ ফর্মটা দেখি দেখেন এটা হচ্ছে ফর্ম হয়েছে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবার নেক্সট করি দেখি নেক্সটে কি আসে নেক্সট ওকে নেক্সট করি নেক্সট করলে এরকম আসবে এটা ফর্মটা ফিল হয়ে গেলে আবার যখন নেক্সট করবে তখন এখানে আসবে প্রাইভেসি বলে সিটা আসবে এটা শেষ হয়ে যাওয়ার পর এটা সাবমিট করার পর এখানে আসবে চাইলে ভিউ করতে পারে অথবা ডাইরেক্ট এখান থেকে ক্লোজ করে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে কাজ ছিল আমাদের ফর্মটা হয়ে গেছে অলরেডি আমরা যেটা করবো এবার এখান থেকে পাবলিশ করে দেব যেহেতু আমার এখানে একটা একটু ঝামেল আছে এখান থেকে পাবলিশ হবে না আপনারা এখান থেকে এসে পাবলিশ করে দিলেই আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এবার আসি এই অ্যাডটা যে পাবলিশ করলেন এই অ্যাডটা যে পাবলিশ করলেন এই যে লিডগুলা এখানে প্রশ্ন থাকতে পারে যে এই লিডগুলা কোথায় দেখতে পারবো আমরা যে এইগুলো যে দিতেছে সেটা আমরা কোথায় দেখতে পারবো প্রশ্ন জাগতে পারে না হ্যাঁ তো এবার আসি হচ্ছে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে আসি নেটে প্রচুর চলো বুঝছো ওকে আমরা চলে যাব কোথায় পেজে ওকে আমি যেহেতু এই পেজে থেকে অ্যাড ক্যাম্পেইন রান করব বা যে পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন সেখানে চলে যাবেন হচ্ছে পাবলিক টুলসের একটা অপশনে পাবলিক টুলস ওকে এখান থেকে আমি চলে আসলাম পাবলিক টুলসে ওকে দেখি ভিডিও লাইব্রেরি ওকে যদি আমরা এখানে আসি পোস্ট ডাব শিডিউল ভিডিও লাইব্রেরি ওকে একটু দেখি যেহেতু আমরা অ্যাড রান করছি অ্যাড ফ্রম একটার অপশন পাবো আমরা এই যে from the library ad library from ঠিক আছে এখানে ক্লিক করবেন এই যে আমরা দুইটি কেবল একটা অ্যাড অ্যাড রান করছি না দেখছেন এটার সামনে একটা ফর্ম হয়েছে না প্রিভিউ যদি দেখি হ্যাঁ। এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রিভিউ যে কে ফোন নাম্বার দিছে না দিছে এখানে সব কিছু আমরা এরকম করে দেখতে পারবো এখানে অ্যাড্রেস হ্যান ত্যান একটা দিয়ে দিলাম okay view submit view website okay ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই ফর্মটা লাইভে দেখাইতেছে ওকে আমাদের এটার দরকার নাই আমরা যেটা করব এখান থেকে আমরা ফর্মটা বের করতে পারি ঠিক আছে এখানে চাইলে আমরা কি ডাউনলোড করতে পারি ফর্মটা আর যদি কিছু দেখতে চাই ধরো ক্রিয়েট ফর্ম এটা হয়ে গেছে ডাউনলোড যদি করি তাহলে আমরা ডাউনলোড করলে ফর্মটা দেখতে পারবো যেটা হচ্ছে ফর্ম সিভি যদি দেখতে চাই যে কে কে ই করছে আমাদের ফর্মটা ফিল আপ করছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো অথবা আমরা এখান থেকেও দেখতে পারবো যে কারা কারা সাইন আপ করতেছে এখানে যদি যাই আমি এই যে এটা হচ্ছে আমাদের ফর্ম দেখছেন আমরা কি নিতে চাইছিলাম এখানে আরও কিছু অ্যাড হবে ঠিক আছে যেমন আইডি ফেসবুকের আরও কিছু কালেক্ট করে দেবে তারা অটোমেটিকলি যেমন ক্রিয়েটেড তারপরে আমাদের অ্যাড নেম তারপর এগুলো আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে কি ফোন নাম্বার যেগুলো আমরা ওইখানে দিছি ওইগুলা যেমন এই যে অ্যাড্রেসটা দরকার এটা আমাদের দরকার address phone number phone number নিয়ে নিছে আমার একটা ফোন নাম্বার ইমেল তারপরে হচ্ছে ফুল নেম এটা আমার নিয়ে নিছে এই এই কয়টার আমার দরকার ছিল ঠিক আছে আরও অনেক কিছু অ্যাড হয়ে গেছে এগুলো আমাদের দরকার নাই আসলে তো এগুলো দরকার নাই কত তারিখে হয়েছে এগুলো আমরা একটা লিস্ট আকারে পেয়ে যাব বিষয়টা এবার বুঝতে পারছেন হ্যাঁ আরও কোনো প্রশ্ন আছে কারো প্রিভিউ এটা হচ্ছে আমাদের অ্যাডের প্রিভিউ তাহলে তো শেষ ওকে হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পারবো কারা কারা লিড দিতেছে ঠিক আছে এইগুলোতে দেখতে পারবো ওকে যাই হোক তাহলে আমাদের কাজ শেষ আমাদের ক্লাসও শর্ট ক্লাস হয়ে গেল যদিও সিম্পলের ভিতরে বেশি হয় নাই মাত্র পঁয়ত্রিশ মিনিটেই আমাদের লিড জেনারেশন অ্যাড ক্যাম্পে শিখে ফেললাম ঠিক আছে তো তাহলে ক্লাসটা আজকের মতো এখানেই শেষ যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব